সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করেই আজকে আমরা তোমাদের জন্য ইন্টিগ্রেশনের একটা বেসিক ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো তো সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের একবার সর্বপ্রথম যে সূত্রটা তোমরা সবার সামনে পাও এটা হচ্ছে x to the power n integration of x to the power n আমি এখন অত অন্তরীকরণ টন পুরোটা ব্যাক করতে পারবো না কারণ আমি আজকে শুধু একটা সূত্র নিয়ে কথা বলতে চাইতেছি তো সেই সূত্রটা কি সূত্র হচ্ছে integration of x to the power n d x এই সূত্র নিয়ে আমরা কথাবার্তা বলতেছি এখন এই সূত্রটা যে পারে এই সূত্রটা যে পারে সে এই অঙ্কটা পারা উচিত আমি আপনাকে এখন লিখে দিই যে three x to the power three sorry three x square tan inverse x cube বা হচ্ছে one plus x to the power six dx সত্য কথা হচ্ছে ভাই যে এই অঙ্কটা পারে যে এই সূত্রটা পারে সে এই অঙ্কটা পারে এবং পারা উচিত তার আমি এটুক বিশ্বাস আমি করি ভাই এখন কিভাবে পারা উচিত এটা যদি আপনি জানতে চান আপনি আজকে আমার সাথে শেষ পর্যন্ত থাকেন ওকে চলেন শুরু করি আমরা হ্যাঁ এখন এখানে আসছে কি ভাই এখানে আছে integration of x to the power n dx right okay তো আমি যেহেতু ইন্টিগ্রেশনের জিনিস আপনাকে শেখাচ্ছি সুতরাং আমি ধরে নিয়েছি যে আপনি অন্তরীকরণে এক্সপার্ট এর আপনাকে অন্তরীকরণে এক্সপার্ট হতে হবে তারপরে আপনি ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার করতে আসবেন নয়তো আপনি আসলে ইন্টিগ্রেশন বুঝবেন না কারণ ইন্টিগ্রেশন তো reverse function of differentiation integration হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ অর্থাৎ আপনি যেটা ডিফারেন্সিয়েশন করে পাইবেন একটা কোশ্চেন আপনার কাছে থাকবে যে অমুকের ডিফারেন্সিয়েশন কত আপনি সারা জীবন কি এটা চিন্তা করছেন যে আপনার এই যে কি বলে সাইন এক্স সাইন এক্সকে এক্সের সাপেক্ষে আপনি যখন ডিফারেন্সিয়েশন করছেন আপনি উত্তর পাইছেন হচ্ছে কজ এক্স আপনার মাথায় কি একদিনও প্রশ্ন জাগছে যে আমি সারা জীবন শুনে আসছি যে ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স ফাংশন অফ ডিফারেন্সিয়েশন মানে হোয়াট ইজ মানে হোয়াট দ্য মিন মানে এটা কী মিন করে আসলে এখন সে মিন করে আসলে আমি একটু বলতে চাই যে ধরেন সাইন এক্স ত্রিকরণ করে আমি পাইছি হচ্ছে কজ এক্স তাহলে কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে নিঃসন্দেহে আমি সাইন এক্স পাবো এটাই হচ্ছে কথা তার মানে অন্তরীকরণে যেটা হচ্ছে অ্যান্সার যুগতিকরণে সেটা হচ্ছে প্রশ্ন আবার অন্তরীকরণে যেটা হচ্ছে উত্তর অন্তরীকরণে যেটা হচ্ছে প্রশ্ন যুগতিকরণে সেটা হচ্ছে উত্তর এই হচ্ছে কথা তাহলে দেখেন আপনি এটাও জানেন যে integration of cos x dx that means হচ্ছে কি শুধু sin x জানেন এটা নিঃসন্দেহে জানেন জানা উচিত আপনার আপনার এটা জানা উচিত যে সাইন এক্স সন্ত্রণ করলে কজেক্স এক্স পাবো কজ ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাবো এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের মর্মার্থ ইন্টিগ্রেশন আসলে আলাদা কোনো চ্যাপ্টার না ইন্টিগ্রেশন আসলে অন্য কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসে নাই ইন্টিগ্রেশন মূলত অন্তরীকরণের রিভার্স ফাংশন ওকে আশা করি এইটুকু সবাই বুঝছেন এখন সেই রিভার্স ফাংশনের এই সূত্রের সাথে কানেকশন কি এটি যদি আপনাকে আমি বলতে চাই তাহলে দেখেন আমি এখানে একটা একবার সুন্দর একটা সুন্দর জিনিস দেখতে পাই যেটা হচ্ছে এই সূত্রের মধ্যে আমি মনে রাখি এইভাবে না যে x to the power n d x এইভাবে আমি মনে রাখি না আমি যেভাবে মনে রাখি আমি আপনার জন্য ওইভাবেই এক্সপ্লেন করার ট্রাই করি যে দেখেন এখানে আমার এই যে এই ফাংশনটা হচ্ছে এক্স তাই না ফাংশনটা হচ্ছে এক্স তার গাপ এন আছে এন এর মান শুধু মাইনাস ওয়ান হইতে পারবে না মাইনাস ওয়ান হলে আরেকটা সমস্যা হয় সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব এখন এন এর মান আছে কত এদের মান ওয়ান মাইনাস ওয়ান ব্যতীত দুনিয়ার সকল যাবে মান হইতে পারবে ওটা কোনো সমস্যা নেই এখানে একটা ফাংশন আছে তার পাওয়ার আছে এইটুকু শুধু মাথায় রাখেন পাওয়ারটা শুধু মাইনাস ওয়ান না এখন এই যে এই ফাংশনটার পাওয়ার শুধু মাইনাস ওয়ান না এই সত্যি যদি আপনি দেখেন এই ফাংশনটা এখানে কি আছে এক্স আছে রাইট এখন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি ভাইয়া এক্স এর অন্তরীকরণ কত এনিওয়ান নাই আপনারা বলবেন যে অনেকে বলবেন যে এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান রাইট আমি আপনার সাথে একমত এক্স এর অন্তরীকরণ ওয়ান বাট এই ক্ষেত্রে একটু দ্বিমত পোষণ করি কারণ এক্স এর অন্তরীকরণ ওয়ান এই কথাটা আপনাকে আগে বলতে হবে যে কার সাপেক্ষে ভাই এক্স এর অন্তরীকরণ করবো তাহলে আপনি উত্তরটা কনফার্ম হয়ে দিতে পারবেন কারণ কেউ যদি আপনাকে এসে হুট করে বলে যে এক্স অন্তরীকরণ কত আর আপনি যদি বলে দেন এক্স অন্তরীকরণ ওয়ান তাহলে আপনি একটা আসলে মানে মুখস্থ পড়াশোনার পরিচয় দিয়ে দিচ্ছেন এই আর কি তো আপনি অবশ্যই আগে জিজ্ঞেস করে নেবেন যে কার সাপেক্ষে এক্স এর অন্তরীকরণটা আপনি আমার কাছে জানতে চাইতেছেন তো আমি বলতে চাইতেছি আসলে এক্স এর সাপেক্ষে হলে এটা কত হবে তখন তুমি উত্তর দেবে হচ্ছে ওয়ান বাট এখন আমি তোমার বললাম এক্সের অন্তরণ কত তার মানে এক্সের ক্ষুদ্র পরিবর্তনটা কত আমি তোমার কাছে ওইটা জানতে চাইছি এক্সের ক্ষুদ্র পরিবর্তন যদি আমি লিমিট যারা জানি তারা অবশ্যই অবশ্যই জানি এক্সের ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে ডি এক্স কি এক্স ডি এক্স তাহলে আমার এক্সের অন্তরীকরণ মানে হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন ক্ষুদ্রাতে ক্ষুদ্র যেটা আমি কল্পনা করতে পারি তার চেয়েও ক্ষুদ্র ওই পরিবর্তনটা হচ্ছে কিন্তু ডিএক্স তাহলে এক্সের অন্তরীকরণটা কত ভাই ডিএক্স এখন আমার এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনটার অন্তরীকরণ কিন্তু পাশে আছে আমি এভাবে মনে রাখি যে ইন্টিগ্রেশন অফ ফাংশন পাশে তার অন্তরীকরণ পাওয়ার শুধু মাইনাস ওয়ান ব্যতীত দুনিয়ার সকল হাবিজাবি মান হতে পারবে ওকে জটিল সংখ্যা মান নিতে পারবে না দেখো এখন দেখো ফাংশন তার অন্তরীকরণ পাওয়ার মাইনাস ওয়ান ব্যতীত যে কোনো সংখ্যা তাহলে ফাংশন তার অন্তরীকরণ আবার বলতেছি ফাংশন পাশে তার অন্তরীকরণ অ্যান্সার হবে ফাংশন যা ছিল তার পাওয়ার এক বেড়ে যাবে অর্থাৎ x to the power n সাথে এক যোগ হবে এবং ওই বর্ধিত পাওয়ার দেয়া বাঘ হবে কি হবে বাঘ হবে বর্ধিত পাওয়ার দেয়া বাঘ হবে বর্ধিত পাওয়ার কত n minus n plus one তাহলে এটা দিয়ে আমি এখানে কি করবো বাঘ হবে বাঘ করব এবং সাথে একটা সি ধ্রুবক যোগ হবে কেন যোগ হবে এটা ইন্টিগ্রাল ধ্রুবক ইন্টিগ্রাল ধ্রুবকের ব্যাখ্যা আমি যদি বলতে চাই ধরেন আপনাকে কেউ বললো যে এই দেয়ালটাকে ভাঙেন এই দেয়ালটাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্রবার ভাঙেন আমি বললাম এই দেয়াল হচ্ছে এক্স তাহলে এই এক্সকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাঙলে আপনি এরকম এরকম ব্যাপার পাবেন এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে না যদি ভাঙতে চান তাহলে এরকম এরকম ব্যাপার পাবেন আর প্রত্যেকটা এই যে ক্ষুদ্র জায়গার নাম হচ্ছে ডিএক্স ওকে তাহলে এই ডিএক্সগুলা সবগুলো আবার যোগ করেন সবগুলো আবার যোগ করেন আপনি তাহলে এক্সটাই পাবেন তার মানে অন্তরীকরণের কাজ হচ্ছে ভেঙে ক্ষুদ্রাতি ক্ষুদ্র করা আর যোগযোগীকরণের কাজ হচ্ছে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসগুলোরে যোগ করে আবার আগের জিনিসটা ফেরত আনা এখন আপনি ভাই চিন্তা করেন লজিক্যালি যে এই জিনিসটা আপনাকে যদি ভাঙতে দেওয়া হয় আপনি সেটা ভাঙেন এবং ভাঙার পরে আবার যদি ওগুলো সব জোড়া লাগে আরেকজন আইসা ওই জিনিসটা কি হুবহু আগের জিনিসটা পাবেন নাকি একটু হইলেও এদিক সেদিক হওয়া উচিত এবং সেটা হয় নর্মালি হয় আর যদি না হয় অ্যাটলিস্ট যদি না হয় মানে হুবহু যদি হয়েই যায় আপনার মতো এদিক সেদিক যদি না হয় হুবহু যদি আপনারটাই হয়ে যায় তাহলে অবশ্যই বুঝে নিলাম যে আমার সেখানে এক্সট্রা কোনো রকমের ঝামেলা হয় নাই তখন আর সিটা থাকবে না সি এর হয়ে যাবে শূন্য বাট যদি হয় যদি একটু এদিক সেদিক হয় সেটার মান কত সেটা আমি জাস্ট ওই দিক থেকে লিখে দিলাম যে আমার একটু কম আছে বা একটু বাড়তি আছে সেটা হচ্ছে সি তাহলে সি হচ্ছে কি ইন্ট্রিকাল ধ্রুবক ওকে এখন এবার দেখেন আমার এই সূত্রটা বেসিক আবার বলি ফাংশন ফাঁসাদার অন্তরীকরণ ফাংশনের পাওয়ার এক বেড়ে যাবে বর্ধিত পথ দেওয়া ভাগ হবে ফাংশন ফাঁসাদার অন্তরীকরণ ফাংশনের পাওয়ার এক বেড়ে যাবে বর্ধিত পথ দেওয়া ভাগ হবে আর এখানে এন এর মান কি হইতে পারবে না শুধুমাত্র মাইনাস ওয়ান হইতে পারবে না রাইট ওকে ফাইন তো এই সূত্র যে বুঝে সেই অঙ্ক পারে আমি আগেও বলছি হ্যাঁ তাহলে আমি এবার আপনাকে এই অঙ্কটা যে পারেন আপনি এবার আপনি আমি একটু বুঝাই অবশ্যই আপনাকে এই অঙ্ক পারার আগে আপনার অন্তরীকরণ ভালো পারতে হবে ঠিক আছে অন্তরীকরণ ভালো পারতে হবে দেখেন আমি একটু এটা একটু ব্যাখ্যা করি তো এইখানে আমি এমন একটা ফাংশন লিখছি যে ফাংশনটার অন্তরীকরণ এই প্রশ্নে আছে দেখেন একটা ফাংশনের অন্তরীকরণ কিন্তু এখানে আছে আমি আপনাকে যদি বলি ভাইয়া টেন টেন এক্স কিউব এর অন্তরীকরণ কত টেন এক্স কিউবের tan inverse x cube sorry tan inverse x কিউবের অন্তরীকরণ কত তো আপনারা যারা জানেন যে টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে d of tan inverse x তাহলে এটার অবশ্যই d of tan inverse x cube এখন যদি আপনাকে বলি এক্সের সাপেক্ষে কত তাহলে আপনি বলবেন হচ্ছে d d x of tan inverse x সমান সমান হচ্ছে one by one plus x square এই সূত্র দিয়ে আপনি এর যদি অন্তরীকরণ করেন এক্সের সাপেক্ষে তাহলে আপনি লিখবেন হচ্ছে one by one plus x কিউবের উপরে স্কোয়ার মানে হচ্ছে x to the power six এখন আপনি যে এক্স রে এক্স কিউবটাকে এক্স বানায় ফেলছেন মানে এক্স কিউব ছিল আপনি সেটাকে এক্স বানাইছেন তাহলে আপনার এখানে বলা উচিত যে ভাই যে আমার তো এটা এক্স কিউব ছিল এটা তো এক্স ছিল না তো আপনি অন্তরীকরণে পানিশমেন্ট ফর্মুলা একটা ব্যাপার শিখে আসছেন এটাকে আপনারা বলছিলেন হচ্ছে কাওয়ার অফ রুল অথবা হচ্ছে আপনি সেইন রুলও বলছিলেন তো কাওয়ার অফ রুলে আপনি দেখে আসছেন যে এটা যদি এক্স না হয় যাকে আমি এক্স বলছি সে যদি এক্স না হয় তাকে আবার অন্তরীকরণ এটা হচ্ছে আপনার ওই রুলসের নিয়ম আর কি তাহলে এখানে এইটার আবার অন্তরীকরণ আপনাকে করা লাগবে উপরে তো সেটা হবে কি সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাই না থ্রি এক্স স্কোয়ার নিঃসন্দেহে হ্যাঁ ওকে তাহলে এখন দেখেন আমার টেন ইনভার্স এক্স কিউবের অন্তরীকরণ কিন্তু এইটা না এক্সের সাপেক্ষ হইলে এইটা বাট ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণ যদি আপনাকে একটু জিজ্ঞেস করে আপনি শুরুতে কি বলবেন d of tan inverse x cube তাহলে আমি এবার ওইটুকুর মান কত একটু দেখি তো চেক করে যে d of tan inverse x কিউবের মান কত এটা যদি আপনি চেক করতে চান আপনি দেখবেন ভাই কাকতাল এভাবে আপনার একটা সুন্দর জিনিস মিলবে যে এইটার মান হবে d of tan inverse x cube equals to three x square by one plus x to the power six dx এটা মিলবে কিনা দেখেন তো এই টাকে আমি ওখানে পাঠিয়ে দিয়েছি আর কিছু করি নাই তার মানে টেন ইনভার্স এক্স কিউবের অন্তরীকরণ d of tan inverse x cube equal to হচ্ছে এই জিনিসটা রাইট ওকে তাহলে এখন আপনাকে যদি আমি বলতে চাই ভাইজান দেখেন আপনার টেন ইনভার্স এক্স কিউবের অন্তরীকরণ এই যে সেটার ইনভার্স এক্স কিউব এটার অন্তরীকরণটা হচ্ছে three x square by one plus x to the power six into dx তাহলে আপনার ওই ট্যান ইনভার্স এক্স কিউবের অন্তরীকরণটা কি এইটা না এটা না এটা কি না নিঃসন্দেহে এটা তাহলে এখন আপনি প্রশ্নটা দেখে এইভাবে লিখতে পারেন না integration of tan inverse x cube into d of tan inverse x cube লিখতে পারেন দেখেন তো লিখতে পারেন কিনা কারণ এই যে এই জিনিসটা মানে হচ্ছে d of tan inverse x cube এই যে এই জিনিসটা এই যে এই বক্সটা আমার এই বক্সটা হচ্ছে d of tan inverse x cube এই যে এই জিনিসটা বুঝছি না ওকে তাহলে এখন দেখেন একটু আগে যে সূত্র ছিল ফাংশন এই হলো ফাংশন ফাঁসাতার অন্তরীকরণ ফাংশনের পাওয়ার শুধু মাইনাস ওয়ান হইতে পারবে না এটার পাওয়ার কিন্তু ওয়ান সুতরাং এখানে এন এর মান এটা অ্যাপ্রুভেবল তার মানে এই হলো ফাংশন ফাঁসাতার অন্তরীকরণ কি ফাংশন ফাঁসাতার অন্তরীকরণ ফাংশন ফাঁসাতার অন্তরীকরণ তো একটু আগে আপনি সূত্র শিখছেন কি ফাংশন ফাঁসাতার অন্তরীকরণ যদি থাকে মুরাদ ভাই বলছে কি মুরাদ ভাই বলছে যে পাওয়ার এক বেড়ে যাবে বর্ধিত পাওয়ার দেওয়া বাঘ হবে তাহলে এখন আপনি লিখে ফেলেন তাহলে কার পাওয়ার বাড়বে এই যে ফাংশনটার পাওয়ার বাড়বে ফাংশনটার পাওয়ার আগে ছিল হচ্ছে এন এখন হয়ে যাবে হচ্ছে এন প্লাস ওয়ান আর সেই এর মান ছিল হচ্ছে ওয়ান এখন হয়ে যাবে হচ্ছে টু আর ওই টু দিয়ে হচ্ছে বাঘ তাহলে আপনি শিখছিলেন ফাংশন ফাঁসাতার অন্তরীকরণ ফাংশনের পাওয়ার বেড়ে যাবে এক এবং ওই কুদিত পাওয়ার দেওয়া বাঘ বর্ধিত পাওয়ার ছিল টু টু দিয়ে আমি ভাগ করছি আর তার সাথে একটা ইন্ট্রিকাল ধ্রুবক আপনি দিলেন কেন দিবেন আপনাকে এটা আগে ব্যাখ্যা করে আসছে তাহলে দেখেন অন্তর্গত হয়ে গেল এখন এই টাইপের অঙ্ক আপনাকে আরও অনেক যদি দিতে চাই কেউ যে integration of integration of ln x আর নিচে হলো এক্স ডিএক্স এখন এই অঙ্ক দেখে অনেক হতাশ হয়ে যাবেন কি ভাই এই অঙ্ক তো আমি দেখিনি তাহলে আপনি ওই সূত্র যদি পারেন এই অঙ্ক না পারার কোনো কারণ নেই ভাই আপনাকে আমি যদি বলি লন এক্স লন ত্রিকোণ কত লন এক্স লন ত্রিকোণ হচ্ছে d of ln x but এটাকে এক্সের সাপেক্ষে ত্রিকোণ করলে আপনি পাবেন হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে d of ln x equal to হচ্ছে one by x d x তাহলে এখন দেখেন তো উপরের প্রশ্নটা কেমন তার উপরের প্রশ্নটা উপরের প্রশ্নটাতে দেখেন লন এক্স আর এই এই পুরোটা কি তার অন্তরীকরণ না এই যে ডি অফ লন এক্স সমান হচ্ছে one by x d x ln x ln x আর ডি অফ লন এক্স মানে হচ্ছে one by x into d x তাহলে one by x into d x এটা আছে না তাহলে এই যে ডি এক্স বাই এক্স এটা মানে হচ্ছে ডি অফ লন এক্স তাহলে আমি ওই প্রশ্নটা আগে লিখতে পারবো integration of ln x d ln x তাহলে এখন দেখেন ফাংশন ফাঁসে তার অন্তরীকরণ ফাংশনের পাওয়ার ছিল ওয়ান সূত্র অনুসারে কী হবে ফাংশনের পাওয়ার এক বেড়ে যাবে ওই বর্ধিত পাওয়ার দেওয়া বাঘ হবে একটা সি যোগ হবে তাহলে এই হচ্ছে অঙ্কের আনসার তাহলে এইরকম হাজার হাজার প্রবলেম আছে এবং আপনার যারা অক্ষরপত্র বই পড়েন টেন পয়েন্ট টুতে বা বিশ্বাস করেন আর না করেন টেন পয়েন্ট টু পুরাটাই এই সূত্র দেওয়া হয় প্রায় পুরাটা ঠিক আছে তাহলে আপনারা আশা করি এই সূত্রটা এভাবে মনে রাখবেন এবং এই সূত্র দিয়ে টেন পয়েন্ট এর সবগুলো অঙ্ক খুশি মতো ইচ্ছা মতো বানায়া করে ফেলবেন ওকে আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই রাখলাম আল্লাহ হাফেজ